বাইরে ফ্যান বার করেন এই শুনে মানো

হ্যাঁ আন্টি চেক আপ টিফিনগুলো একটা লোককে দায়িত্ব দিয়ে দে যেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে হাতে যেন দমদমে আমরা ব্যাংকিং করতে করতে আমরা মানুষের সুখে মানে মানুষের সোশ্যাল আপলিভমেন্ট এবং তার মানে তার হাউসিং লোন কার লোন এইসবগুলো তার তো ডেভেলপমেন্টের চেষ্টা করছি তার এমন ধরুন সেলফ হেল্প গ্রুপ নানান স্পিয়ার মানে বিশেষ করে তার আর্থিক দিকটা যাতে কী করে উন্নতি হয় সেটার আমরা চিন্তাভাবনা করে থাকি বা তার চেষ্টা করে থাকি এটা আমাদের ব্যাংকে অনেক ব্যাংকে এই প্রয়াসে যুক্ত কিন্তু এই যে আমাদের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আর যে কাজটা করছে রক্তদান শিবির বা তার হেলথ চেক আপ এটা মানুষের সর্বস্তরের মানুষকে কাছে পাওয়া এবং তার সুখে দুঃখে পাশে দাঁড়ানো এটা কিন্তু একটা মানে ইনিশিয়েটিভ এটা বলবো সত্যিই প্রশংসার যোগ্য এটা আমি নিজেকে খুব গর্ববোধ করছি যে আমার এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এইভাবে এই কাজটা করছে আমাদের ব্রাঞ্চে আমি নিজে খুব গর্বিত এবং চাকদার মানুষের পাশে দাঁড়ানো তার সুখে দুঃখে পাশে দাঁড়ানোর জন্য এই প্রয়াসকে আমি দারুণভাবে সমর্থন করি আমি চাই এই প্রচেষ্টা সার্থক হোক মহতি তার উদ্দেশ্য এবং সেই লক্ষ্যে সে পৌঁছাক মানুষের পাশে দাঁড়াক এবং এই যে ব্যাংকিং পরিষেবার পাশে যে এটা আমরা যে করছি এটা অন্য মানুষকেও বা অন্য আরও অন্য অর্গানাইজেশনকেও এই দিকে দিশা দেখাবে এবং মানুষের সর্ব যাতে সর্বদিকে ডেভেলপমেন্ট আর্থিক শারীরিক মানসিক বিকাশে যাতে সব দিকে হয় সেটার প্রয়াসে যুক্ত হবে ধন্যবাদ